কে কথা বলবে মালিক আমি হবো আপনি বলেন ওই আগুন আপনি ঢুকতাম ঢুকতাম ঢুকতাম ঢুকবে দূরে হেটাও তোমার কেলাও Got it? No. ওটা কি ওটা কি বাপ আট কোষ আট কোষ ও মানে

টানলো টানলো টানলো টানলো ব্যাপার কি বাপ আব্বা এর নামই হচ্ছে রাক্ষস এর নাম হচ্ছে ভীষণ রাক্ষস মারা ইচ্ছা হয়েছে খুশি হতে হবে মানা করলো বাপ তুই চোখে মানা করে শুনিস

এই যে আপনি এই রাস্তার মাঝে বান্ধে রেখেছেন এই রাস্তাতে কত মা বোন মানুষজন যা আশা করে এই জিনিস যে ভয় করে আপনার হোসেনা এই জিনিসকে আপনি আলাদা চেষ্টা করেন না হ্যাঁ, যেখানে ও মুকামে রাখে হ্যাঁ যেখানে আচ্ছা আমি ওকে লড়িব জিনিসকে পাঁচ সাথে লড়িব তাকে পরে হ্যাঁ, শক্তি না শক্তি সেটা আল্লাহ ভালো যে সময় ছেড়বো নিচে দেবে একটা ফুট ওপরে দেবে একটা ফুট আসমান আর জমিন একত্র হবে সুন্দর হবে যে পাশে যাবে নরেকার করে দিতে হবে যাবে তার মানে আকাশ পাতা ছোট অবশ্যই বছরে একবার আহার করে নিঃশ্বাস ছাড়ে নিঃশ্বাসের ঘরে পশু পাখি মানুষ মরা করে নিঃশ্বাস হ্যাঁ হ্যাঁ আপনার আপনারা জিনিস ছেড়বেন ওই জিনিসটা আমি হারাবো আর আকাশ পাতা আমি ছুতের বিন্দুর মধ্যে করে দেবো এখান থেকে তারপরে গেলাম আপনি বলেন হ্যাঁ, তাই আমি বুঝি কথা আমার ছয় মানুষ হ্যাঁ ওই দিয়ে যে কথা একবার করে করে ওই কাজ না করে না হ্যাঁ তাই আমি আপনার আমার হ্যাঁ তাইলে বারবার শুভ বেলার আগে আপনার ভীষণকে ছাড়বেন আমার বাপ আসে আপনার ভীষণের সাথে লড়াই করবে এই বলে হ্যাঁ বলবি বারবার শুক্রবার জুম্মার দিন বেলা সময় হবে না হ্যাঁ হ্যাঁ সময় একা ছাড়বো পাগল যদি পারে হ্যাঁ। আর যদি না পারে কি হবে আমি বুঝতে পারবো না আচ্ছা আমার আব্বা পারলে উঠে হ্যাঁ। আর না পারলে আমার আব্বা যা দশ ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ। আমার কোনো দোষ থাকবে না আচ্ছা যা তাহলে আপনি রেডি থাকেন আমি রেডি যা তোর কথা দিয়েছে কথা হ্যাঁ? হ্যাঁ, দিয়েছে বারবার শুক্রবার বেশি পাকা পরে দশটার আগে ওর জিনিস ওই ছাড়বে তুই যদি লড়াই করে পরাজিত করতে পারিস করলি আর পরজা করতে না পারলে তুই তো মরবি মরবি এলাকার লোকজন বারবার বলতে তুই যাস আমি কি করে হারাম আমাকে বুদ্ধ

তোর খুলে ওই যেমনি চুসকুর মারবে পিছন থেকে তোর হাতে যে কিয়ামতে আশা আছে ওই আশা দিয়ে ওর ছিদ্রে পরে কোপ দিবি তাহলে ওর সামনে ঠুটকাটা পড়ে যাবে তার মানে এই ভেবি সন্ততে একবার নিঃশ্বাস ছেড়ে হ্যাঁ। নিঃশ্বাসের পরে কিন্তু সব সব শেষ কলা গাছে পানি বেশি পারবে না একটা কলা গাছে কেন ফুটবো হ্যাঁ। আমার পোশাক কলা গাছ খেয়ে দিব তুমি মনে আমি পাগল পাগল যেমনি চুষুক মারবে হ্যাঁ। কলা গাছের পানি শুকা শুকাতে কোনো রোদের আশা দিয়ে একবার মায়ের বাবার আউট যদি মারতে পারিস তাহলে মায়ের ছেলে মায়ের কোলে যাবি আর মারতে না পারলে তুই মরবি না তুই ছাড়া আমার কি আছে আমি ছাড়া তো আবার বিপদে ফেলছিস বারবার মানা করি রে বাপ তুই পাগল ছাড়া মানুষের ভেজালে যাস না এ ভেজালে গেলে বাইরে যাও তাহলে আমার মতো আমার মতো ছেড়ে হ্যাঁ, আছে রাম ভাই তার ঘুরে সময় পাগল পাগল আমার এই পোশাকের আকর্ষণ বাপ তোর মাথা দেখতে পাচ্ছে বডি তো দেখবে জন্য করা গাছ তোর পোশাক দেখে এটা মনে করবে গোটাই তুই ও তাই তো হ্যাঁ বল আর কি রেডি থাকবি ওই চুষ্টি মায়ের রাখ দিয়ে তোর জিনিস রেডি থাকবে যদি এদিক হয়ে যায় তাহলে কিন্তু ঢুকতে পারবি না চাষা তাহলে আমার আপনাদের আশা করেছে দশটা বাজতে এখন দশ মিনিট বাকি আছে সব হ্যাঁ, পার হয়েছে আমরা রেডি আছি আপনার জিনিস আপনি ছেড়ে দেবেন ফেলবো দেখো আরে মা বলে আছে কিন্তু এখন বুঝি সাবধান রেডি রেডি সমস্যা থাকলে হেঁটে কারো সমস্যা থাকলে হেঁটে আর কি শর্ত আজ যদি তুই আমার কথা মতো চলিস আমি তোর নাম হাই করে হাঁস দিব আমার কণ্ঠ যত দূরে যাবে আজ তত দূরে যদি যাই তাহলে আমি এই বিন্দু করবো নাহলে তোর ছোট বিন্দু নিতে মুক্ত হতো না আচ্ছা ঠিক আছে যা ঠিক আছে যা আর কোনদিন আসবি না ঠিক আছে আসবো না বাংলা গান তো ছেড়বি আর আসবো না কখনো আসবো না আসবি না আর কখনো আসবো না ও যা বলো তোমার